ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় প ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় প সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কত গান তো ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর তোর কিনারের মাটি দিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখন তুই হয়ে যাবি পর তোর কিনারের মাটি দিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখন তুই হয়ে যাবি পর ভাবলি না তুই আমার কথা অশ্রু এসে দু চোখ ভরে যায় ভাবলি না তুই আমার কথা অশ্রু এসে দু চোখ ভরে যায় আমি তো ভাবিনি তোকে প ভাঙলি আমার ঘর তুই করলি আমায় প ভাঙলি আমার ঘর তুই করলি আমায় প আপন বলে ভেবেছিলাম আসুক যত ঝড় তোর কিনারে থাকবে ভালো আমার ছোট ঘর আপন বলে ভেবেছিলাম আসুক যত ঝড় তোর কিনারে থাকবে ভালো আমার ছোট ঘর কিন্তু এমন করলি কেন বা আমার সাথে করলি বড় ছ কিন্তু এমন করলি কেন বল আমার সাথে করলি বড় ছ আমি তো ভাবিনি তোকে প ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কত গুণগান তো ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর